রূপ কথা তুই তো আমারই জীবনের চেয়ে আরো দামি তুই যে আমারই সব সুখেরই কন করে যা তুই আমার তুই যে নয়নের আলো লাগে না তুই ছাড়া লাগে না তো যে ভালো রূপ কথা তুই তো আমারই জীবনের চেয়ে